উনি যা ইচ্ছা করেন সেটাই হয় তাছাড়া আর কারো ইচ্ছায় দেশে চলে না তাই আজকে আমরা একত্রিত হয়েছি যুগপথ আন্দোলন করে এই একজনের ইচ্ছা থেকে বেরিয়ে বহুজনের ইচ্ছার দাম দেওয়ার জন্য আমি এই দেশে এমন কোনো জায়গা নাই যেখানে লুটপাট হয় না এবং সেই টাকা বিদেশে পাচার হয়ে যায় না আজকে একটু অবাক হলাম যে মঞ্চ বানাতেও যে লুটপাট হয় এই দলের সেটা হলো মঞ্চে দাঁড়িয়ে এই দলের সাধারণ সম্পদ পড়ে গেছে তারা তো ওখানে চুরি হয়েছে ঠিক মতো মঞ্চটা তৈরি হয় না এখন ওদের ছাত্র সংগঠনের মধ্যে এটা ঢুকে যদিও ওদের ছাত্র সংগঠনের কাছে দুই হাজার কোটি টাকা পাওয়া যায় বিদেশে পাচার করে একটা জেলার ছাত্র নেতা তো আমরা আজকে এই কংগ্রেস সফলভাবে পালিত হবে আমি শুনেছি এখানেও নাকি বাধা উনিও বোধহয় জনগণের অসুবিধার কারণ করেছেন এই ইন্ডাস্ট্রি এসে সেই জন্য ওনাকেও অনেক রকম বাধা দেওয়া হয়েছে তো মোট কথা ব্যানার ব্যানারটা ওরা পছন্দ করে না একমাত্র একটা ব্যানার থাকবে ছিল ওনাদের বেলা তা আমার প্রশ্ন হচ্ছিল যে এই অবস্থা থেকে জনগণ আর থাকতে চায় না তার প্রমাণ আমরা করেছি গত দশটা বিভাগীয় মিটিংয়ে একদিনের মিটিং আমরা তিন দিন চার দিন করেছি বাধা বিপত্তি পারে চিরা গুড় নিয়ে আমাদের মতো দলের কর্মীরা নদী সাত্রিয়ে মিটিং স্থানে এসেছে তার অর্থ জনগণ এই সরকারকে আর চায় না শুধু আমরা যদি ঐক্য করতে পারি আমাদের ঐক্যের মাধ্যমে এদেশের ঐক্য গড়িয়ে উঠবে এবং তাতে যে আন্দোলন হবে জনভুত্থান হবে তাতে এই সরকারকে বিদয় নিতে হবে এবং সেটা খুব বেশি দূরে না আমি এই দুই দিন ট্যুর করে আসলাম ডিস্ট্রিক্টগুলা দেখে আসলাম মানুষের কি আগতি মিনতি মানুষ চায় যে আপনার এই কয়টা মিটিং করলেন আরো বড় মিটিং করেন আরো বড় মিটিং করেন আমরা সেটা করছি আগামীতে আমি আশা করি আমরা যে অবস্থান প্রতিবাদ করব যুগবদ্ধভাবে সেই অবস্থান প্রতিবাদ হবে বাংলাদেশের ঐতিহাসিক অবস্থান প্রতিবাদ এবং আমি এই কংগ্রেস থেকে আহ্বান করছি জনগণ যেন আমাদের এই অবস্থান ধর্ম অবস্থান প্রতিবাদ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই সরকারকে বুঝিয়ে যায় তাদের সাথে মানুষ নেই তারা যা ইচ্ছা তা করতে পারে না এবং আমি মনে করি জনগণ জেগে উঠলে অবশ্যই এই সরকারকে যেতে হবে জনগণের কাছে কেউ টিকতে পারে নাই আয়ুব খান থেকে নাই এহিয়া খান থেকে নাই এরশাদ থেকে নাই এও টিকতে পারবে না